it's an open challenge stage কাইপে উঠছে বিশ্বে যুদ্ধ হচ্ছে অলরেডি নিরীহ মানুষদেরকে কোনো কারণ ছাড়াই মারা হচ্ছে মৃত্যুর পর আখিরাতের জীবনে দোজকে থাকবো তাহলে পৃথিবীতে এত ভালো কাজ করার মানে কি আসসালামু আলাইকুম everyone welcome back to new reaction video আমি ইয়োর হোস্ট কেজিপি আর আজকের ভিডিওর টাইটেল এবং থামলেল দেখে আপনারা কিছুটা আইডিয়া হয়তো পেয়ে গেছেন এই ভিডিওটাতে এক আঙ্কেল খুব গুছিয়ে একটা প্রশ্ন করছে এবং মোটামুটি আমি শিওর আঙ্কেলের এই প্রশ্নতে আপনি আমি এবং পুরো স্টেজ কেঁপে উঠবে খুব সিরিয়াস একটা প্রশ্ন সেটা হচ্ছে আমি আপনি লাইফে অনেক রকম কর্মকাণ্ডের সাথে জড়িত কেউ ভালো কাজ করতেছে কেউ খারাপ কাজ করতেছে আল্লাহ তালা যদি আমাদের ভাগ্যে বা তকদিরে আগে থেকে লিখে রাখেন যে আমরা মৃত্যুর পর মানে আখিরাতের জীবনে দোজকে থাকবো তাহলে পৃথিবীতে এত ভালো কাজ করার মানে কী এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলিমের মনে আমি মনে করি কোনো না কোনো সময় আগে বা পরে হইলেও আসছে তো সেটা একটা যৌক্তিক উত্তর আমাদের দরকার লেপসি এই প্রশ্নের উত্তরটা আমাদের ডক্টর জাকির নায়ক কীভাবে দেয় বাই দাওয়ে যারা এই চ্যানেলে একদমই নতুন কনসিডার সাবস্ক্রাইবিং আমার পেজ থাকলে ওখান থেকে ফলো করে দিতে ভুলবেন না তুমি ভিডিওটা শুরু করে দিই five four three two one start আমার প্রশ্ন ডক্টর নায়কের কাছে ইসলাম ধর্মের একটা মূল কথা হলো যে আমরা বিশ্বাস করব নিয়তিতে ঈশ্বর সবকিছু জানেন আমাদের ভবিষ্যৎ জানেন আল্লাহ তালা আগে থেকেই জানেন আগামীকাল আগামীকাল কি হবে এমন কি চারদিকে যা কিছু ঘটছে সেগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করছে বিশ্বে যুদ্ধ হচ্ছে অলরেডি নিরীহ মানুষদেরকে কোনো কারণ ছাড়াই মারা হচ্ছে যদি এমন হয় তাহলে একজন মানুষ পৃথিবীতে হয়তো অনেক ভালো কাজ করলো আল্লাহ তো ভাগ্য লিখে ফেলেছেন এখন সে যতই ভালো কাজ করুক নিজের ভাগ্যটা তো বদলাতে পারবে না আমার প্রশ্নটা হলো আল্লাহ তালা আমাদের সবার ভাগ্য লিখে রেখেছেন তাহলে আমাদের কেন ভালো কাজ করতে হবে এই প্রশ্নটা আসলে ইসলাম ধর্মের দুর্নাম করার জন্য তাদের এই প্রশ্নের একটা উত্তর দেয়া দরকার ভুল ধারণা ভাঙতে হবে খুবই খুবই খুবই খুবই ইনফরমেটিভ একটা প্রশ্ন মানে একদম স্টেজটা কাঁপাই দিছে আঙ্কেল আমি সোজা কথা বলছি আপনাদের অনেকে হয়তো মাথা চুলকাচ্ছে এখন এই মুহূর্তে যে এত ক্রিটিক্যাল একটা প্রশ্নের উত্তর কীভাবে ডক্টর নাইক দেবেন আই এম অলসো এক্সাইটেড আমিও জানতে চাই so let's try to figure that out ভাই প্রশ্ন করলেন নিয়তির উপরে উত্তর দেওয়ার আগে বলে নেই সব মানুষই বলে তাদের বইটা আল্লাহর বাণী হিন্দু বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী মুসলিমরা বলে কোরআন হলো আল্লাহর বাণী এখন যদি জানতে চান কোনটা আসলে ঈশ্বরের বাণী তাহলে এদের পরীক্ষা করেন বর্তমানের সময়টা হলো বিজ্ঞান আর প্রযুক্তির যুগ যদি বিজ্ঞান দিয়ে সবগুলো ধর্মগ্রন্থকে যাচাই করে দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কোনটা আসলে ঈশ্বরের বাণী আমি প্রমাণ করেছি আমার লেকচারে ইজদা কোরআন গডস ওয়ার্ড এবারে ভাইয়ের প্রশ্নটা নিয়ে বলি এটা মনে হয় একটা ওপেন চ্যালেঞ্জ যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন একদম ওপেন চ্যালেঞ্জ এটা আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন আমি মুসলিম হিসাবে আপনাদেরকেও বলতেছি open challenge scientifically doctor Zakir Naik যেভাবে বলছেন আপনারা প্রুফটা খোঁজার চেষ্টা করেন ওয়েদার আপনাদের দেওয়া সেই ধর্মগ্রন্থটাতে যে কথাগুলো বলা আছে বা যে বিষয়গুলো মেনশন করা আছে সেগুলোকে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি সাপোর্টেড কি it's an open challenge it's an open challenge open house challenge কোনো কথা হবে না যদি মহান ঈশ্বর যদি আল্লাহ সুবাহ তালা জানেন যে আপনি বেহেস্তে যাবেন না দোজখে যাবেন ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন তাহলে আমাদের কেন আল্লাহ খামাখা এই পৃথিবীতে পাঠালেন আল্লাহ আমাদের ভাগ্য জানেন সবকিছু লেখা আছে তাহলে পৃথিবীতে আসলাম কেন কি জন্য সুন্দর প্রশ্ন করেছেন যদিও আমি জানি না এটা টপিকের সাথে প্রাসঙ্গিক কিনা তবে খুব সুন্দর প্রশ্ন মানুষের নিয়তের ব্যাপারটা ভুল ব্যাখ্যা করে কোরআন বলছে যখন কোনো শিশু জন্মায় নিয়তি ভাগ্য তার গলায় ঝুলতে থাকে আল্লাহ তাআলা আগে থেকে জানেন সেই লোক ভবিষ্যতে কি করবে সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে আমি একটা উদাহরণ দিই ধরেন একটা ক্লাসরুমে বেশ কয়েকজন স্টুডেন্ট কোনো একটা পরীক্ষা দেবে পরীক্ষা শুরু হওয়ার আগে যে টিচার তাদের এক বছর পড়িয়েছেন তিনি খুব ভালোভাবে জানেন যে এই স্টুডেন্ট এ খুব বুদ্ধিমান এ পরীক্ষা ফার্স্ট হবে ওই স্টুডেন্ট ও পরীক্ষায় সেকেন্ড হবে আর ওই দুষ্ট স্টুডেন্টটা পরীক্ষায় ফেল করবে কেন তার অভিজ্ঞতা আছে যখন পরীক্ষার রেজাল্ট দিল প্রথম ছেলেটা আসলে ফার্স্ট হলো পরের জন পরীক্ষায় সেকেন্ড হলো শেষের জন ফেল করলো যেহেতু টিচার আগেই কথাটা বলেছিলেন যে ওই স্টুডেন্ট ফেল করবে সে কি বলতে পারবে টিচার বলেছিল বলেই আমি ফেল করেছি না টিচার অভিজ্ঞতা থেকে বলেছেন সেজন্য তিনি আগে থেকে বলতে পেরেছেন কে পাস করবে আর কে ফেল করবে একইভাবে আল্লাহ সব মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন তবে তার আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন প্রত্যেককেই মানে একটা উইল দেওয়া হয়েছে একটা চয়েস করার মতো সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ তালা অলরেডি জানেন আমরা কি চুজ করব আমি মনে করি এবং দোয়া করি প্রত্যেকটা মানুষ যারা ভিডিওতে এই মুহূর্তে দেখতেছেন আপনারা মনে মনে সেই সৎ নিয়মটা নিয়ে আপনার কাজগুলো আপনি করতে থাকেন আপনি ভালো কাজ করেন সেটা প্রতিফল আপনি ভালোভাবেই পাবেন আপনার দিলে গিটা লেখা আছে সেটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না ভবিষ্যতে কি ঘটবে আর কি ঘটবে না তিনি আমাদের ইচ্ছা শক্তিকে বাধা দেন না স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যেমন ধরেন আপনি একটা ক্রস রোডে আসলেন আপনার সামনে পাঁচটা রাস্তা রোড এক দুই তিন চার পাঁচ আল্লাহ আপনাকে ইচ্ছা মতো একটা রাস্তা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন তবে আল্লাহ জানেন আপনি দুই নম্বর রাস্তাটা বেছে নেবেন আপনিও সেই রাস্তাটাই বেছে নেবেন এখন ব্যাপারটা এরকম না যে ভাগ্যে লেখা ছিল দুই নম্বর রাস্তায় যাবেন সেজন্য সেটা বেছে নিলেন এর কারণ হলো আল্লাহর আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো আগে থেকেই জানেন তিনি জানেন আপনি কোন পথটা বেছে নেবেন যেহেতু তিনি জানেন তাই লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বলে আপনি এমনটা করেছেন ব্যাপারটা আসলে উল্টোটা ট্রাস্টমি অনেক এই যে আজে বাজে জ্যোতিষী মতিষী বাবা টাবা এরা অনেক কিছু আপনাকে বলবে এরা নাকি গায়েবি অনেক কিছু জানে বুঝে me everybody is faking it আল্লাহ তালা ছাড়া এই গায়েবি সম্পর্কে কারো কোনো ধারণা নেই আপনি কবে মারা যাবেন কতদিন বেঁচে থাকবেন এগুলো নিয়ে অনেকে অনেক রকম ট্রিক্স করে বাংলাদেশের বিভিন্ন কর্নার না এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কর্নার এরকম বিজনেস ছড়ে আছে they are is using your emotion and আপনার সাইকোলজিক্যাল কিছু ট্রমা ক্রিয়েট করে আপনার থেকে কিছু প্রশ্ন উত্তর সে নিয়ে আপনার সাথে খেলতেছে এছাড়া আল্লাহ আরো জানেন যে কোন লোক সে বেঁচতে যাবে নাকি দোজখে যাবে তিনি ভালো করে জানেন এখন প্রশ্ন হলো তিনি প্রথমে কেন এমন করছেন না যে যখন কেউ জন্মাচ্ছে আল্লাহ জানেন সে ভালো কাজ করবে সে ইমান আনবে বেঁচতে পাঠিয়ে দিলেন ওই লোকটা সে মানুষ খুন করবে ব্যবচার করবে দোজকে পাঠিয়ে দিলেন আল্লাহ কেন সরাসরি মানুষকে এভাবে বেহেস্তে বা দুজকে পাঠাচ্ছেন না এর পেছনের কারণটা হলো আল্লাহ যদি কাউকে বেহেস্তে পাঠিয়ে দেন সে আপত্তি করবে না কিন্তু কাউকে যদি দুজকে দেন সেটা হলো শেষ বিচারের দিন আল্লাহ তালার কাছে জানতে চাইবে আমাকে দুজকে পাঠালেন কেন কেন পাঠালেন দুজকে আল্লাহ জানেন এই লোকটা পাপ করবে কিন্তু লোকটা তো সেটা জানে না আল্লাহ তাকে প্রথমে দুজকে পাঠালে সে লোক কেমতের দিন আল্লাহ তালাকে প্রশ্ন করবে তুমি আমাকে কেন দুজকে পাঠালে সে প্রশ্ন করবে কোরআন বলছে শেষ বিচারের দিন কেউ আল্লাহ তালাকে কোনো প্রশ্ন করতে পারবে না ব্যাপারগুলো পরিষ্কার থাকবে যে লোকটাকে দোজকে পাঠানো হবে সে মেনে নেবে তার দোজকে যাওয়া উচিত সে শুধু ক্ষমা প্রার্থনা করবে প্রশ্ন করতে পারবে না এজন্য আল্লাহ তালা প্রথমেই কাউকে বেহেস্তে বা দোজকে পাঠান না যাতে আপনি প্রমাণ পান যে আপনি কেমন কাজ করেছেন আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনের মুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা পৃথিবীতে যে জীবন কাটাচ্ছি সেটা পরকালের জন্য একটা পরীক্ষা আল্লাহ জানেন একটা মানুষ ভালো হবে না খারাপ হবে তবে আমরা জানি না তাহলে পরীক্ষাটা দিলে আমরাও সেটা রেজাল্ট নিয়ে খুশি থাকবো টিচার বলবেন না পরীক্ষা না নিয়েই তোমাকে ফেল করাবো স্টুডেন্ট তাহলে আপত্তি জানাবে আমি হয়তো পাশ করতাম কেন আপনি আমাকে ফেল করালেন একইভাবে কেউ যাতে শেষ বিচারের দিন আল্লাহকে প্রশ্ন করতে না পারে সেজন্য আল্লাহ সবাইকে পরীক্ষা ফেলেন তারপর ফলাফলটা দেখেন তিনি ফলাফলটা জানেন তবে আমরা জানি না আর এই জন্য তিনি আমাদের এই পৃথিবীতে জীবন কাটানোর সুযোগ করে দেন আলিমুল গায়েব আল্লাহ তালা আগে থেকে সব কিছু ওনার কাছে রেজাল্ট আকারে প্রেজেন্ট আছে স্টিল যে দুইটা ব্যাপার বলা হলো আপনাকে চয়েস করার সেই সুযোগটা দেওয়া হচ্ছে আপনাকে পরীক্ষা দেওয়ার সেই সুযোগটা দেওয়া হচ্ছে সামনে রমজান মাস আসতেছে সেটাকে মাথায় রেখে নিজের মধ্যে একটা চেঞ্জ আনার চিন্তা করে হলো আল্লাহ তালার কাছে সেই প্রার্থনাটা করেন যাতে করে আপনি নিজেকে সেইভাবেই প্রস্তুত করতে পারেন একটা হ্যাপি ডেটের যেই ডেট নিয়ে আপনার কোনো আফসোস থাকবে না সো আল্লাহ তালা আমাদেরকে চয়েস করার যে সুযোগটা দিয়েছেন সেটাকে আমাদের সম্পূর্ণরূপে কাজে লাগানো উচিত এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখা উচিত আর অন্য আগামীকালকে আমি বেঁচে থাকবো কিনা বাট এই ভিডিও দেখার মধ্যে আপনি যদি কিছু শিখে থাকেন আপনার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য চেয়ে থাকে নিজের মধ্যে চেঞ্জ আনার জন্য একটু হলেও আপনার মধ্যে কোনো অনুভূতি কাজ করে থাকে তাহলে আমি মনে করি আমার এই ভিডিওটা করা সার্থক এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখার মাধ্যমে অন্য আরেকজন কোনো না কোনোভাবে উপকৃত হবে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন thank you everyone for watching ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তরের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন অনেকে নতুন করে ভাবার মতো ইচ্ছা শক্তি আবার থাকবে এবং দোয়া করি আল্লাহ তালা সবাইকে যেন হৃদায়তের পথে অটল রাখেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম